हेलो गाइस कमर एनिवर्सरी पाँच बचर को पूर्ण हलो सबा के लिए भर्ती हार प्लान आई ढुक बाई ढुक गेटा दिए दी चलो तेज़ দেখি আজকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিন থ্যাংক ইউ সারপ্রাইজটা হলো আজকে আমরা যাব বিড়লা মন্দির ভেতরে কিছু ভিডিও তুলতে দেয়নি ছবিও তুলতে দেয়নি তাই বাইরে থেকে যতটা পারলাম তাই তুলতাম একটু দেখুন আপনারা কেমন লাগলো প্লিজ জানান বিড়লা মন্দিরে বাট বিরলা মন্দিরে ঢুকতে দেয়নি ক্যামেরা মানে নিয়ে ঢুকতে দেয়নি এবার আমি দেখি কোথায় যাই এবার যাচ্ছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে যাব রাস্তা মারাত্মক ভিড় রাস্তা ক্রসিং করতে হবে এবার একটু হোল্ড করে যান ক্রস করে রওনা হলাম আমরা এখন অন্ডবিঘাটের দিকে যাচ্ছি শনিগুলো পাশে আমার বোন দেখি না বাবা দেখি 戒酒了。 আজকে একটা মজার কথা প্রায় দু হাজার আঠেরো থেকে আজকে তেইশ পাঁচ বছর পরে হ্যাঁ? পাঁচ বছর পাঁচ বছর আমি প্রথম এই ছুটি পেলাম আমার বিবাহবার্ষিকীতে বাড়িতে ভালো খাওয়া দাওয়া হলো এবার ছেলে বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছি প্রথমে গেলাম বিল্লা মন্দির কিন্তু বিল্লা মন্দিরে একটা প্রবলেম হলো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না তো বাইরে থেকে যেটুকু পারলাম তুললাম কিছু ছবি তুললাম ভিডিও তুললাম সব ভিডিও তুললাম এখন যাচ্ছি বছরে যাই স্পেশাল এবছরটা যাওয়া নিজের উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা অনেক লাঠি আছে না আমাদের আর জঙ্গলে জঙ্গলের ওই বাঘালে বাঘা যে বাঘটা রয়েছে কুমির কুমির তুই কুমিরটাকে কেন ও কাঁদছে হবে না আমি আমার কাঁদছে আর তুই ওই হরিণটাকে মেরেছিস কেন তোদের কি ক্ষতি করেছে কেন মেরেছিস কাঁদছে তো কেন অনাহারে বন্ধ করে বলছো হরলিক্স খাওয়াবে ওকে নাকি এখন হরলিক্স খাওয়াবে এখন একটু পরে খাওয়াবে মেরেছো কি দিয়ে মেরেছো মারবি তো ও তো ও তো বাড়ি চলে যাবে তুই তো আমার বাড়িতে আবার যাবি তো যাবি তো যাবি না কুমির যাবি না কুমির মারতে যাবি তো কুমির মেরেছে তো হ্যাঁ, বলছে তো ও মেরেছে তুই মেরেছিস না তুই কি ইট মেরেছিস না ওটা খাস না ওটা কিন্তু খাস না খাস না হরলিক্স খাবি হ্যাঁ হরলিক্স খাবি ওর হাতে দিয়ে দে তুই এই দোয়াত নিয়ে আসিস না ঠিক আছে মনে করে দিলে ভালো হতো না হ্যাঁ? মনে করে দিলে ভালো হতো হ্যাঁ, হ্যাঁ। শ্বশুর বাড়ি থেকে বাড়ির দিকে যাব অটো ধরছি এখন ব্যাটারিও লো হয়ে যাচ্ছে মোবাইলে দেখে গাড়ি ছেলে বউ দাঁড়িয়ে আছে অটো করে আবার আমরা বাড়ি ফিরছি সবাই দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা চ্যানেলটা লাইকসও করতে ভুলবেন না